আসসালামু আলাইকুম আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আনিকা তাসনিম ভয়াল উনত্রিশ এপ্রিল আজ উনিশশো সালের এই দিনে ভয়াবহ ঘূর্ণিঝড় লণ্ডভণ্ড করে দিয়েছিল কক্সবাজার সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকা প্রাণ হারিয়েছিলেন লক্ষাধিক মানুষ উনত্রিশ এপ্রিল রাতের সেই বিভীষিকা স্মরণ করে আজও শিউরে উঠে উপকূলের মানুষ স্বজন হারানোর বেদনা তাড়া করে তাদের দিনটি স্মরণে উপকূলের বিভিন্ন সংগঠন স্মরণ সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের কর্মসূচি পালন করে আসছে মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরের নিম্ন চাপের সৃষ্টি হয়েছিল বাইশ এপ্রিল থেকেই চব্বিশ এপ্রিল নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নেয় এবং ধীরে ধীরে শক্তিশালী হতে থাকে আঠাশ ও উনত্রিশ এপ্রিল তীব্রতা বৃদ্ধি পেয়ে রাতে আঘাত হানে এবং এর গতিবেগ পৌঁছায় ঘন্টায় একশো ষাট মাইলে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় দুশো পঞ্চাশ কিলোমিটার এবং তার সাথে বিশ ফুট উঁচু জলোচ্ছ্বাস এই ঝড়ে মৃত্যুবরণ করেন এক লাখ আটত্রিশ হাজার আটশত বিরাশি জন মানুষ এবং তার চেয়েও বেশি মানুষ আহত হয় মাছ ধরার চলার নৌকা বৈদ্যুতিক খুঁটি গাছপালা চিংড়িঘের স্কুল মাদ্রাসা পানির বরজ ব্রিজ কালভার্ট ভেঙে ক্ষতিগ্রস্ত হয় হাজার হাজার কোটি টাকার সম্পদ তাই বত্রিশ বছর পার হলেও অতীতের স্মৃতি মুছে ফেলতে পারছেন না উপকূলবাসী কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন স্বপ্নের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণ কাজ বর্তমানে প্রায় আটানব্বই শতাংশ সম্পন্ন হয়েছে এখন টানেলের ভেতর টেকনিক্যাল নানা বিষয়ের কাজ চলছে এসব কাজ শেষ হতে মে মাস পর্যন্ত সময় লাগতে পারে এরপর আগামী সেপ্টেম্বরে আনুষ্ঠানিক উদ্বোধন হবে বঙ্গবন্ধু টানেল সম্প্রতি এমন আভাস দিয়েছেন সড়ক ও সেতু মন্ত্রী উবায়দুল কাদের সেতু বিভাগের সচিব মোহাম্মদ মঞ্জুর হোসেন জানিয়েছেন এ টানেল শুধু বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম টানেল টানেলটি প্রস্তাবিত এশিয়ান হাইওয়েকে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সঙ্গে সংযুক্ত করবে এবং চট্টগ্রাম থেকে কক্সবাজারের দূরত্ব চল্লিশ কিলোমিটার কমিয়ে দেবে তিন দশমিক তিন দুই কিলোমিটার দৈর্ঘ্যের এই টানেলে প্রতিটি সুড়ঙ্গের দৈর্ঘ্য দুই দশমিক চার পাঁচ কিলোমিটার টানেলের পূর্ব ও পশ্চিম প্রান্তে থাকছে পাঁচ দশমিক তিন পাঁচ কিলোমিটার সংযোগ সড়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্দর নগরীকে চীনের সাংহাই নগরীর মতো ওয়ান সিটি টু টাউন মডেলে পরিণত করতে এই টানেল নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন মিষ্টি পানের জন্য বিখ্যাত মহেশখালী দ্বীপের প্রবেশদ্বারে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন পান ভাস্কর্য ভাস্কর্যের সঙ্গে থাকছে বসার স্থান নামাজের ব্যবস্থা পর্যটকদের জন্য শপিং ও রেস্টুরেন্টের ব্যবস্থা এবং পাবলিক টয়লেট কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অর্থায়নে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে মহেশখালী জেটিতে ভাস্কর্যটি নির্মাণ করা হচ্ছে গতকাল দুপুরে মহেশখালী জেটি সংলগ্ন স্থানে ভাস্কর্য নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশিকুল্লা রফিক কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মাহমুদ নুরুল আফসারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মুস্তফা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন সারা দেশের মতো টেকনাফ উপজেলায় চারটি কেন্দ্রে এসএসসি ও দাখিল পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা প্রশাসন পরীক্ষা কেন্দ্রের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে টেকনাফ উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী জানান টেকনাফ উপজেলায় এবার এক হাজার সাতশত পঁচিশ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন এর মধ্যে এক হাজার চারশত পনেরো জন এসএসসি ও তিনশত দশ জন দাখিল পরীক্ষার্থী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো বাষট্টিতম জন্মজয়ন্তী উদযাপনের প্রস্তুতি নিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার আগামী আট মে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে এই জন্মজয়ন্তী উদযাপিত হবে এ উপলক্ষে কক্সবাজার পৌরসভা সম্মেলন কক্ষে গতকাল এক সভা অনুষ্ঠিত হয় এতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজিবুল ইসলাম সহ জোটভুক্ত বিভিন্ন সংগঠনের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সভায় বলা হয় কবিগুরুর সাহিত্যকর্ম সঙ্গীত জীবন দর্শন মানবতা ভাবনা সবকিছুই সত্যিকারের বাঙালি হতে অনুপ্রেরণা দেয় কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসির সাথে জেলা আইনজীবী সমিতির এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গতকাল শহরের মুক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিত ম্যাচে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি ক্রিকেট টিমের পক্ষে ছিলেন বিচার বিভাগের কর্মকর্তা ও স্টাফ জেলা আইনজীবী সমিতি ক্রিকেট টিমে আইনজীবীরা অংশ নেন খেলা শেষে chief judicial magistrate Abdullah Al Mamun প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন আবহাওয়া এখন জানিয়ে